সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি Facebook page like ad campaign এটা মাত্র আপনি একশো টাকার বিনিময়ে এক হাজার ফেসবুক পেজ লাইক কীভাবে নেবেন সেই প্রসেসটা আজকে আমি দেখাবো তো আপনারা যদি অনলাইনে কাজ করতে আসেন তো কম বেশি আপনাদের এই জিনিসটা শিখে রাখা বেটার হবে কারণ আপনার যদি অনলাইনে কখনো বিজনেস করতে চান আপনি তাহলে আজকের ক্লাসটার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে খুব দ্রুত গ্রো করতে পারবেন এবং কম খরচে আপনি অনেক বেশি ফলোয়ার বাড়ায় নিতে পারবেন তো আজকের সিস্টেমটা হচ্ছে মাত্র একশো টাকার বিনিময়ে আপনি এক হাজার বুস্টিং ফলোয়ার কীভাবে নেবেন সেই প্রসেসটা আমি দেখাবো এবং আপনি চাইলে এই সার্ভিসটা ফাইবার মার্কেট প্লেসে দিতে পারেন অথবা লোকাল মার্কেটে page like ad campaign run কথা বলে বা ফলোয়ার বাড়ানোর কথা বলে আপনি অনেক মানুষের কাছ থেকে লোকাল মার্কেটে আপনি প্রচুর টাকা নিতে পারবেন বা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তারা কিন্তু এক হাজার আপনি যদি বলেন অনেকে আছে যারা বড ফলোয়ার দেয় মানে বিভিন্ন প্যানেল ইউজ করে বট ফলোয়ার দেয় যেগুলো কোনো কাজে লাগে না কিন্তু আপনি যদি আজকের সিস্টেমটা অবলম্বন করে যদি আপনি ফলোয়ার দেন সে ফলোয়ারগুলো হবে বুস্টিং ফলোয়ার একদম টার্গেটেড একদম আপনি যেরকমটা চাচ্ছেন সেরকম মানুষের কাছে চলে যাবে আপনার অ্যাডটা এবং ওই অ্যাডগুলো দেখে যারা পছন্দ করবে তারাই শুধু আপনার পেজের ভিতরে লাইক করবে এরকম মানুষের কাছে আপনি প্রচার করতে চাচ্ছেন বা সেটা মেয়ে মেয়ে হবে না ছেলে হবে সেগুলো আপনি টার্গেটিং করতে পারবেন এগুলোর উপর বেস করে আপনি কিন্তু ফলোয়ার দিতে পারবেন তো সেটা কিভাবে করব আমরা এবং অনেকেই আছে যারা এইগুলো ফলোয়ার দেখা যায় দুশো টাকা তিনশো টাকা সেল করে সেটা হচ্ছে বট ফলোয়ার আপনি কিন্তু যদি বলেন যে আমি বুস্টিং ফলোয়ার দিয়ে দিব তোমাকে তাহলে কিন্তু অনায়াসে চারশো পাঁচশো টাকা ইজিভাবে সেল করতে পারবেন যদি আপনি এই কাজটা শিখেন তাহলে আশা করি যে আপনি মার্কেট প্লেসের বাইরে আউট অফ মার্কেট প্লেস এখান থেকে আপনি মাসে পনেরো বিশ তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন অনেকে আছে যারা ফলোয়ার বিক্রি করতেছে আমি যদি এখানে সার্চ করি এফবি ফলোয়ার বা Facebook follower follower follower sell BD এরকম অনেক অ্যাকাউন্ট পাবেন বা অনেক পেজ পাবেন যারা এখানে ফলোয়ার বিক্রি করতেছে দেখেন কেউ কেউ আছে কি এখানে বলতেছে এক হাজার ফলোয়ার দিতেছে বিশ টাকা এগুলো ফেক কিন্তু এটা সম্পূর্ণ ফেক ঠিক আছে এগুলো লাগবে না দেখবেন যে এখানে আপনি অনেকে আছে যে দুশো তিনশো টাকা চারশো টাকার দিতেছে এখানে বলতেছে নন ড্রপ এই যে একজনে দেখতেছেন দেড়শো টাকা বিক্রি করতেছে একজনে পাঁচশো টাকায় বিক্রি করতে এগুলো না আপনি তাদের সাথে যখন প্রতিযোগিত করবেন তখন আপনার ক্লায়েন্টকে বলবেন আমি আপনাকে বুস্টিং ফলোয়ার দিব তো আপনি বুঝতেছেন তখন আপনার ভ্যালুটাই অন্যরকম তো আপনি যদি মনে করেন না আমার দরকার নাই আমি কাউরে এরকম হেল্প করব না তো আমি সরাসরি আমি নিজের জন্য বা নিজের কাজে লাগাবো তাহলে সেটাও করা যাবে যদি চান যে এরকম আমি তিরিশ টাকা চল্লিশ টাকা এক হাজার ফলোয়ার দিব সেটাও দেওয়া যাবে আমার কাছে অনেকগুলো প্যানেল আছে যেগুলো প্যানেল দিয়ে আপনারা অনায়াসেই কিন্তু মানুষকে একশো দেড়শো টাকায় এক হাজার নন ড্রপ ফলোয়ার দিতে পারবেন সেগুলো কিন্তু কোনো কাজে লাগবে না কিন্তু বুস্টিং ফলোয়ারগুলো কিন্তু কাজে লাগবে অ্যাকুরেট পার্সন থাকবে এবং বিজনেসগুলোতে প্রচুর হেল্প করবে বা ওইখানে আপনি প্রোডাক্টও সেল করতে পারবেন তো আশা করি বিষয়গুলো আমি বুঝাইতে পারছি তো জিনিসটা কি আপনাকে ফার্স্ট টাইম একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় অবশ্যই আমাদের অ্যাড ক্যাম্পেইনের প্লে লিস্টটা চেক করলে আপনি অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা পেয়ে যাবেন তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে হোমে আমি এখান থেকে চলে যাব হচ্ছে ধরেন আপনি যদি এখানে আসবেন আসার পরে নিচের দিকে আসবেন দেখবেন যে অ্যাড ম্যানেজার একটা অপশন পাবেন এখানে অ্যাড ম্যানেজার এই অপশনে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম যদি আপনার মনে হয় যে এই অপশনটা আপনি কোথাও পাচ্ছেন না খুঁজে তাহলে কি করবেন তাহলে গুগলে যে সার্চ করবেন অ্যাডস ম্যানেজার ম্যানেজার কথাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন তাহলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন ঠিক আছে অবশ্য আপনার এটা করে নিলে বা এই লেখাটা লেখে সার্চ করলেও আপনি প্রথমে দেখেন ad manager for Facebook and Instagram Meta for business এইটা আপনি পেয়ে যাবেন এখানে ওকে সিস্টেমটা একটু ব্যতিক্রম তো এখানে এসে আপনাকে কী করতে হবে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্ট করা একদম সিম্পল যে কেউ করতে পারে আমি সরাসরি আমি অ্যাডে চলে যাচ্ছি যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো তো এখান থেকে আমরা কি লিখলাম ads manager dot com Facebook okay face ads manager dot Facebook dot com তো এটা লিখে আমি সার্চ করে এখানে চলে আসলাম তো একটু সময় লাগবে এগুলো একটু কাজটা একটু কঠিন কাজ বলতে পারেন ঠিক আছে আমি ততক্ষণে আমি চলে যাব ক্যানভাতে চলে যাই একটু তাড়াতাড়ি করার জন্য কারণ এখানে একটু সময় লাগবে তো আমি কি করব সেটা আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো কোনো স্কিপ করা যাবে না ঠিক আছে তো খুবই ভালো একটা ক্লাস হতে যাচ্ছে যারা এই অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছেন হয়তো এই মেথডগুলো জানেন না অনেকেই আছে জানেন না কিন্তু এগুলা এখানে প্রচুর ভ্যালু বুঝছেন এগুলো আপনি পার্সোনাল কাজে লাগাইতে পারবেন একটা মানুষ কিন্তু আপনার পেজে যদি এক হাজার দুই হাজার ফলোয়ার থাকে আপনাকে কিন্তু বিশ্বাস করতে চাবে না এটাই স্বাভাবিক যদি আপনার পেজের ভিতরে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনার কাছে একটা মানুষ এসে কিন্তু প্রোডাক্ট কিনতে চাবে এটাই স্বাভাবিক আপনাকে একটা ট্রাস্টেড একটা জায়গা পাবে ঠিক আছে আপনি তাদের সাথে প্রতারণা করতে পারবেন না তাদের একটা বিশ্বাস থাকবে তো অবশ্যই এই বিশ্বাসটা কাজে লাগাতে হবে আর আপনি তো এখানে প্রতারণা করতে আসেন নাই আপনি এখানে আসছেন বিজনেস করতে সো বিজনেস করবেন আপনি ফলোয়ার বাড়ায় নিতেই পারেন সমস্যা নাই তো ওকে আমাদের কিছুটা সময় লাগতেছে মনে হয় নেট স্পিড খুবই কম লঞ্চ অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট একটু সময় লাগে তো একটু আমরা অপেক্ষা করি তো আমাদের এটা আসতে থাকুক আমরা একটা কাজ করতে পারি একটু অপেক্ষা করতে পারি আর কিছু করার নাই আর নয় আমরা একটা পোস্ট নিতে পারি নিচের দিকে আমি আসি একটা পোস্টের সাইজ নেব এখানে লেতে নিতে পারেন হচ্ছে Facebook post Facebook Facebook post এটা লিখে আপনারা সার্চ করতে পারেন ক্যানভাতে এসে তো লেখার পরে এখানে কিছু ইয়া দিতে পারে ট্যাম্পলেট দেওয়ার কথা দেখি দেয় কেনা ওকে তো দেখেন এখানে কয়েকটা ট্যাবলেট বের হচ্ছে আমি এখানে একটা নিয়ে নিলাম ফেসবুকের অ্যাড ক্যাম্পেনের জন্য ফেসবুকের একটা পোস্ট সাইজ নিয়ে নিব তো আপনি এই সাইজটা কোথায় পাবেন ক্যানভাতে পাবেন গুগল থেকেও আপনি এই সাইজটা পেয়ে যাবেন এটা কোনো বিষয় না ঠিক আছে আপনি যদি কষ্ট করে লেখেন Facebook post size Facebook post size তাহলে আপনি গুগলে পেয়ে যাবেন এরকম সাইজ হাজার হাজার সাইজ আছে ঠিক আছে দেখেন এখানে কেউ কেউ এটা ইউজ করতেছে কেউ কেউ এটা ইউজ করতেছে কেউ কেউ এটা ইউজ করতেছে সরি <coughs> তো এখানে কেউ কেউ এটা ইউজ করতেছে তো আমি একটা নিয়ে নিলাম আপাতত ধরেন এটা নিয়ে নিলাম তো এখানে কাজ কিছু না এটা হচ্ছে এক ধরনের মাইন্ড গেম বলতে পারেন যেমন বর্তমানে মেসি মেসির দলেরা মূলত বিশ্বকাপ নিল বিশ্বকাপে কিন্তু একটা মাইন্ড গেম খেলছে এখানেও একটা মাইন্ড গেম খেলতে হয় কিন্তু এটা আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অন্য কোনো কন্টিনিউ ইউজ করতে পারেন এটা মূলত কন্টেন্টের উপর বেস করে এ অ্যাড ক্যাম্পিটা ভালো পারফরমেন্স করে ঠিক আছে তো কি করতে হবে আমরা কি করব এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আপনি যখন এখানে আসবেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলে এরকম দেখাবে ওকে এরকম দেখাবে তো আমরা এখান থেকে দেখেন সরাসরি লেখা আছে ক্রিয়েট আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েট ওকে ক্রিয়েটে ক্লিক করার আগে আমাদের একটা কাজ করে নিলে বেটার হবে এটা আপনি পরেও করতে পারবেন আগেও করতে পারেন কোনো সমস্যা নাই সেটা হচ্ছে আপনি বিলিং ইনফরমেশনটা পূরণ করে নিতে হবে আমরা যেটা করব এখান থেকে আমাদের প্রথমে আমরা একটা ব্যাংক বা ক্রেডিট কার্ড অথবা ধরেন আমাদের বিলিং ইনফরমেশনটাকে অ্যাড করে নিতে হবে তাহলে কিন্তু আমরা করলে কোনো সমস্যা হবে না তো আমরা কি করব আমরা দেখেন এখানে তিনটা ডট আছে মানে এটার বলা হয় অল টুলস আমরা এখানে আসব ক্লিক করব ক্লিক করে দেখেন লেখা আছে বিলিং লেখা আছে বিলিং বিলিংটা কমপ্লিটলি এখান থেকে ক্লিক করবেন আমি এটা অন্য একটা ট্যাপে চালু করতেছি ওকে আপনি চাইলে ওই ট্যাপেও ক্লিক করতে পারেন তো ক্লিক করার পরে এরকম আসবে ওকে এরকম আসার পরে আপনাকে বলবে এখানে আপনার তথ্যগুলো দিতে কি দিবেন এখানে লেখা আছে পেমেন্ট সেটিংস তো পেমেন্ট সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনার যে কার্ডগুলো থাকবে এখানে আমার অনেকগুলো কার্ড আছে তো আপনি যেখানে করবেন অ্যাড টু পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন এখানে আপনার যে কার্ডগুলো থাকবে এটা হচ্ছে অবশ্যই debit card or credit card ওইটা ইউজ করবেন উপরেরটা দিয়ে এখানে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আপনার হোল্ড মানে কার্ডের holder name card number CBC CBC আর হচ্ছে মাস্ট এক্সপার্ট ডেট এবং সিবিসি এগুলো দিয়ে সেভ করলে আপনার কাজ শেষ তো এরপরে যেটা করতে হবে এখানে আপনার অ্যাডের এখানে চলে আসতে হবে অ্যাডের এখানে আইসা কি করতে হবে ক্রিয়েট অ্যাড এখানে ক্লিক করবেন যেহেতু আমাদের উদ্দেশ্য মাত্র একশো টাকা বিনিময় এক হাজার ফলোয়ার তো আমরা কি করব এখান থেকে প্রথমে যে অ্যাডটা আছে নাম হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি কন্টিনিউতে ক্লিক করি ওকে ওকে কন্টিনিউতে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ সময় লাগবে তো এবার আসি কিছু জিনিস আপনাদেরকে বোঝাই এটা হচ্ছে ক্যাম্পেইন নেম আপনার যদি পূর্বে কোনো ক্যাম্পেইনের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এভাবে একটা সম্পূর্ণ ক্যাম্পেইন করতে পারবেন এখানে যে কোনো একটা নাম আপনি দিয়ে দিতে পারেন ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু ওকে এটা হচ্ছে আমার নাম আপনি আপনার নাম ইউজ করতে পারেন এখানে আপনার বিজনেস নাম ইউজ করতে পারেন আপনি যা খুশি আপনার গার্লফ্রেন্ডের নাম ইউজ করতে পারেন ঠিক আছে কোনো কিছু না তো আপনি এখানে আপনার নামটা ইউজ করেন করার পরে নিচের দিকে আসবেন তো এখানে আসার পরে দেখেন এখানে এঙ্গেজমেন্ট ওকে অবজেক্টিভ প্ল্যাক আছে ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে আমরা ইডিটি ক্লিক করতে পারি যদি আপনার এটা পরিবর্তন করার দরকার পড়ে তাহলে এখানে থেকে এই অবজেক্টিভটা কি আপনি চেঞ্জ করে নিতে পারেন ওকে আমার দরকার নাই এটা কমপ্লিটলি করার পরে আমরা এ পেজের ভিতরে আর কোনো কাজ নাই আমরা যেটা করব নেক্সটে ক্লিক করব তো ওকে ওইটা হচ্ছে জাস্ট দেখার জন্য যে আপনি যদি কোনো সময় চান যে অন্য একটা অ্যাডে চলে যাবে তখন তো এখানে সেম আপনি একটা নাম দিয়ে দিতে পারেন ধরেন আমি এখানে এইটুক ঠিক রাখলাম ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু ওকে একটা নাম দিয়ে দিলাম অ্যাডসেট আর কিছু না দেওয়ার নিচের দিকে আসেন আপনার কি লাগবে আমি বলছি যে page like ad campaign run করবো আমরা তাহলে কী লেবো ফেসবুক পেজ এই যে দেখছেন Facebook page engage with your page আমরা এখান থেকে ক্লিক করব তো ক্লিক করার পর এবার আপনার এখানে আপনার তো এখানে দেখবেন যে অনেক কিছু আসতেছে ঠিক আছে post event messenger website Facebook আমরা পেজটাই সবসময় সিলেক্ট করব নিচেরটাই এখানে আরেকটা অপশন আসার কথা সেটা ছিল পেজ লাইক অ্যাড এটা আসার কথা ছিল কিন্তু এখন এটা আসতেছে না দেখি আমরা অবজেক্টিভে গেলে দেখি আরও কোনো ক্যাটাগরিতে আসে কিনা ওকে ট্রাফিক অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসে গেলে কি হবে ভিডিও ভিউ এটা নাই আমাদের সবসময় এঙ্গেজমেন্ট থেকে করতে হবে ট্রাফিকের ভিতরেও নাই তাহলে আমাদের এটা দিয়েই হবে এটা দিয়েই হয় তো আমাদের যেহেতু নাই তাহলে আমাদের যেটা করবো ফেসবুক নিচেরটা সিলেক্ট করবেন এবার আপনার পেজটা আপনার ফেসবুকের পেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো ধরেন আমার পেজ হচ্ছে ফ্রিলান্সার রাজু এটা হচ্ছে আমার পেজ আমি এটা দিয়ে দিলাম নাম আপনি যা খুশি দিতে পারেন দেওয়ার পর তো এবার আসি দেখেন এখানে বলে দিছে পেজ লাইক দেখছেন দেখেন পেজ লাইক এটা বলতেছে এটা কিন্তু একটা মিনিমাম হিসাব কিন্তু এটা কোনো ভ্যালু নাই তো এবার আসি এখানে আর কোনো কিছু কাজ নাই একটা নাম দিবেন এখানে লাস্টেরটা সিলেক্ট করবেন এখানে পেজ লাইক হতে পারে অথবা শুধু ফেসবুক পেজ হতে পারে তো এটা যেটা আসবে এটা বলে দিবেন এটা সিলেক্ট করে সিলেক্ট করে দিবেন যে কোনো একটা তারপরে এখানে আপনার পেজটা সিলেক্ট করে দিবেন নিচের দিকে আসবেন এখানে আপনার বাজেটটা দিবেন বাজেট কত দিবেন আপনি অবশ্যই ধরেন আমি একশো টাকা দিয়ে শুরু করি একশো টাকা একশো টাকা নিবে না মিনিমাম একশো ছয় টাকা দিতে হবে তা আমি একশো ছয় টাকা ইউজ করি ওকে একশো ছয় টাকা তিরানব্বই বছর ওকে একশো সাত টাকাই দিয়ে দিলাম ওকে সাত টাকা দেখি নেয় কিনা ওকে নিছে একশো সাত টাকা এখানে বলতেছে কত আঠারো থেকে মানে প্রায় একশোটা বলতেছে কিন্তু আমি এরকমভাবে অ্যাড রান করব যতগুলো মানুষ আছে এখানে প্রায় দেখাবে কতগুলো কি রিচ দেখাবে সর্বনিম্ন যদি এক হাজার বারোশো দেখাবে এবং সর্বোচ্চ দেখালে তেইশ ছত্রিশশো মানুষের সামনে আমার অ্যাডটা শো করবে মাত্র একশো সাত টাকায় আমার অ্যাডটা যাদের সামনে শো করবে যদি তিন হাজার মানুষের সামনে ফেসবুক শো করে তাহলে তিন হাজার মানুষের ভিতরে মিনিমাম পনেরোশো মানুষ আমার পেজে লাইক দিতেই হবে আমি এরকম কন্টেন্ট তৈরি করব। ঠিক আছে বিষয়টা বোঝা গেছে আশা করি তো করার পরে আপনি এটাই রাখবেন দেওয়ার পরে এখানে ডেটটা দিয়ে দেবেন স্টার্ট ডেট ধরেন আমি চোদ্দো তারিখ থেকে আমি বিজ্ঞাপনটা শুরু করবো কয়টার থেকে আপনি টাইম দিতে পারেন এবার আসি ইন টাইম ইন টাইমটা হচ্ছে কখন আপনি শেষ করবেন এই বিজ্ঞাপনটা আপনার টাকাটাই দিবেন হচ্ছে ধরেন আমি ধরেন অটোমেটিকলি দেবো আপনি চাইলে নির্দিষ্ট একটা ডেট সিলেক্ট করে একটা শেষ করতে পারেন দরকার নাই আমরা এটা তুলে দিব আমি একদিন আমার একশো টাকা কাটার সাথে সাথে আমি অ্যাডটা এখান থেকে এসে বন্ধ করে দেবো কীভাবে বন্ধ করবো সেটা আমি দেখাবো ওকে টেনশন করার কিছু নাই তো এখানে আসি লোকেশন লোকেশন জিনিসটা হচ্ছে আপনি কোন এরিয়াতে বিজ্ঞাপনগুলো রান করতে চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এটা বা এটার আপনার কোনো কাজ নাই তো আপনি আসবেন লোকেশন লোকেশনে এখানে আপনার বাংলাদেশ আছে আপনি চাইলে এখানে ঢাকাতেই শুধু প্রচার করতে পারেন এটা আপনার রুচি ধরেন ঢাকা শুধু ঢাকা ইউজ করতে পারেন তাহলে ঢাকাতে চলে যাবে আপনার অ্যাডটা দেখেন ঢাকা ডিভিশন তাহলে ঢাকার ভিতরে আপনি যদি মানুষ চান তাহলে ঢাকার পেজ লাইক নিতে পারবেন ঠিক আছে এটা আপনি ফুল বাংলাদেশ রাখতে পারেন যদি আপনার বিজনেসটা লোকাল হয় তাহলে লোকাল এরিয়া সিলেক্ট করবেন আর যদি এটা বেশি এরিয়া হয় মানে অল বাংলাদেশ হয় তাহলে অল বাংলাদেশ ক্লিয়ার তো আমার অল বাংলাদেশই বেটার তো আমি এটা কেটে দিলাম আমি এখানে টোটাল বাংলাদেশ দিয়ে দিই মানে অল বাংলাদেশ দিয়ে দিই বাংলাদেশ বাংলাদেশ ওকে বাংলাদেশ অল বাংলাদেশটা আমি চাচ্ছি আমার ইনস্টিটিউটটা অল বাংলাদেশ এবার বয়সটা কত দিবেন অবশ্যই বয়সটা দিবেন হচ্ছে আঠারো থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত এটা সব থেকে ভালো পারফরমেন্স করে পাঁচচল্লিশ থেকে ছয়চল্লিশ ওকে আমরা পাঁচচল্লিশটা ইউজ করব এটা দেওয়ার পর জেন্ডার এটা কি আপনি কোন মানুষদেরকে টার্গেট করতে চাচ্ছেন ওমেন না ম্যান নারী মানে নারী না পুরুষ ঠিক আছে সেটা তো আমি অবশ্য দুইটাইকেই সিলেক্ট করলাম আপনার যদি বিজনেসটা শপিং রিলেটেড হয় মেয়েদের পোশাক আশাক হয় তাহলে ও ম্যানটা দিবেন এবার আসি হচ্ছে ডিটেল টার্গেটিং ডিটেল টার্গেটিংটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টগুলো কারা কেনার জন্য আগ্রহী তাদেরকে খুঁজে বের করা আপনার যদি মনে হয় যে আপনি এগুলো দিবেন না আপনি ডিটেল টার্গেটিং সম্পর্কে আইডিয়া নাই বা দেওয়ার ইচ্ছা নেই তাহলে না দিলেও কিছু যায় আসে না এখন ফেসবুক এমন একটা রবট সেট করছে বা এমন একটা সিস্টেম অবলম্বন করছে যে এগুলো দিতেই হয় না তারপরে তারা অটোমেটিকলি আপনার ইমেজ এবং ডেসক্রিপশনের উপর বেস করে তারা নিজেরাই তাদের টার্গেটেড কাস্টমারকে খুঁজে বের করে ঠিক আছে আপনি তারপরে ধরেন আমি ফ্রিলান্সিং রিলেটেড হতে পারে তাহলে আমি এখানে দিচ্ছি অনলাইন অনলাইন আমি চাচ্ছি যে অনলাইন ইনকাম ইনকাম যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদেরকে ধরা দরকার আমার দেখি পাই কিনা কাউরে পাওয়া যায় কিনা online income online income okay নাই তাহলে আমি ধরেন দিতেছি ধরেন YouTube income YouTube YouTube job বা ইউটিউবে যারা জব ইউটিউব স্টেম ওকে ইউটিউব ইনকাম দেখি ইনকাম লেখাটা ওকে নাই তাহলে আমি দিতে পারি make money online make money money online দেখি পাওয়া যায় কিনা নাই এটাও নাই তার মানে হচ্ছে এটাও আমার আসতেছে না তাহলে আমি দিয়ে দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড ডিজিটাল আমার যে কিওয়ার্ডগুলো আপনার এখানে আপনার রিলেটেড ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে বের করা দরকার marketing marketing digital marketing okay digital মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড তাদের কেমন দরকার তো এটা আমি দিয়ে দিলাম আমার একটা হলেও আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন তো আমার দরকার নেই আর এসিও দেখতে পারি এসিও দেখি এসিও আছে কিনা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে কিনা ওকে না থাকলে সার্চ ইঞ্জিন ইঞ্জিন মার্কেটিং ধরেন এটা আমি দিয়ে দিলাম তাহলে কি আমার সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড পার্সন আছে তাদের কাছে শো হবে এবার আপনার পোশাক যদি হয় মেয়েদের তাহলে আপনি কি দিবেন দারাজ থেকে যারা প্রোডাক্ট কিনতে চায় তাদেরকে যদি টার্গেট করতে তাহলে দারাজ অনলাইন এরকম অনেক কিওয়ার্ড আছে যদি আপনাকে একটু আমরা এটা রাখতে পারি অথবা নাও রাখতে পারি এটা আপনি কয়েকটা আপনার মন মতো করে দিয়ে দিবেন দেওয়ার পরে এবার ল্যাঙ্গুয়েজটা কী রাখবেন অবশ্যই এটা ইংলিশ রাখেন দেওয়ার পর এটার কাজ আপনার আপাতত শেষ এবার আসি হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্টটা আমি যদি বলি সেটা হচ্ছে ধরেন আপনার এই প্লেসমেন্টের ভিতরে আপনি কোন প্লেসমেন্ট মানে অটোমেটিক মানে ফেসবুক যেখানে যেখানে তার দরকার সেখানে এই অ্যাডটা শো করাবে নাকি আপনি যেখানে সেখানে সিলেক্ট করে দিবেন সেখানে সেখানে বিজ্ঞাপনটা দেখাবে সেটা আমি বলতেছি না ফেসবুক যেখানে যেখানে করবে সেটাই ভালো হবে তাহলে আমি উপরেটাই সিলেক্ট করবো আর যদি মনে হয় না আপনি তাহলে নিচেরটা সিলেক্ট করবেন তাহলে আপনি যেখানে যেখানে বলবেন যে বিজ্ঞাপন শো হবে সেখানে সেখানে শো হবে ওকে এগুলো তো একদম সিম্পল তো আমি ধরলাম আপনাকে নাম দিতে হবে ধরেন যে কোনো একটা নাম দিতে এফ আর দিয়ে দিলাম একটা এফ আর অ্যাডসেট হ্যান্ডসেন একটা দিয়ে দিলাম দিয়ে আমাকে কী করতে হবে নিচের দিকে আসবে এখানে আমাকে মেন কন্টেন্টটা লিখতে হবে যেটা দিয়ে আমি মূলত মাত্র একশো টাকা দিয়ে আমি যেন এক হাজার পেজ লাইক নিতে পারি এটা একটু ইললিগাল বলতে পারেন ইললিগাল বলতে ওরকম ইললিগাল না আপনাকে একটু কষ্ট করে একটু মাইন্ড গেম খেলতে হবে তো আমি যেটা দেখছি এটাতে আপনি করতে পারেন ধরেন বাবাকে ভালোবাসে থাকলে বা মাকে ভালোবেসে থাকলে বা ছোট ভাই বাদারকে <laughs> ভালোবাসে থাকলে এখানে লাইক দেন ধরেন আমি একটা ছবি নিলাম এখানে ধরেন ইসলামকে ভালোবেসে থাকলে এখানে পেজে লাইক দেন বা আপনি যা খুশি বলতে পারেন ধরেন এখানে ধরেন ধরেন একটা এক্সাম্পল দিয়ে দিতেছি হচ্ছে এটা হচ্ছে বেস্ট কন্টেন্ট বলতে পারেন তো আপনি চাইলে ইউজ করতে পারেন অনেকে আছে ইউজ করে তো এগুলো আসলে কিছু না জোর করে লাইক নেওয়া আসলে এগুলো একটা মার্কেটিংয়ের বলে বলতে পারেন পলিসি আমি চাই আপনারা এরকম করে করেন না কিন্তু আপনারা চাইলে করতেও পারেন সেটা আপনাদের রুচি ঠিক আছে আপনাদের মনে হয় যদি না এটা করা ঠিক হবে তাহলে করতে পারেন তো এটা খারাপ কিছু না ধরেন এখানে মার্কেটিং যেহেতু এটা আপনি লেখেন হচ্ছে ইসলাম ইসলামিক মিক ফটো বা ইসলামিক ফটো অথবা ধরেন কাবা বা কোরআনের একটা ছবি দিতে পারেন বা কাবা কাবা কাবা ওকে কাবা নাকি কে যেন বলো এটারে ইসলাম ইসলামিক মেক ফটো ওকে এটা লিখে সার্চ করি তাহলে আমি ইসলামিক ফটোতে যদি যাই দেখে আমি এখানে পেয়ে যাব অনেক ইসলামিক ফটো তো এখানে আমি যেটা করতে পারি কি করব ধরেন আমি একটা ফটো নিয়ে আসি এখান থেকে তো এই ফটোটা আমার কাছে খুব ভালো লাগছে আমাদের কাবা শরীফের তো এখানে আমরা খারাপ কোনো কথা বলবো না আমরা জাস্ট মার্কেটিং পলিসিটা কাজে লাগাবো তো এখানে এসে লিখবো হচ্ছে কি লিখবো তো এখানে এসে আমি একটা দেখেন একটা ইয়া পাবো আমি শেপে আসবো এখানে ধরেন একটা ইয়া নেই এইখানে নিচের দিকে আসবো শেপের দিকে আসবো এখানে ধরেন এইটা নেই ফ্রেম নেই অথবা দেখি ফ্রেমই নেই ওকে ফ্রেম নেই একটা ওকে এখানে না আসলে উপরের দিকে আরও কিছু পাবো আমরা এই যে শেপ শেপে আসবো দেখি শেপের ভিতরে আছে কিনা আমাদের যেটা চাচ্ছি সেটা আছে কিনা ওকে এই একটা দেখেন পোস্ট এখানে আছে এটা আমি এখানে সূত্র করে দিয়ে দিব হ্যাঁ ওকে এটা আপনি এটা একটু ক্লোজ করে দেন এটা একটু ওই দিকে ঘুরে দেন তাহলে দেখতে আর একটু ভালো লাগবে ওকে এটা আমি দেখি ওই দিকে দেওয়া যায় কিনা ওকে ওকে এটা একটু ঘুরাই দিতে পারলে বেটার হইতো পজিশনটা পজিশন পজিশন পজিশনটা তো ঘুরানো যায় আমি দেখছি কিন্তু এখন তো আমি পাইতেছি না ওকে যাই হোক দেখি পজিশন পজিশন ওকে এক সেকেন্ড ওকে আমি কি আরও কিছু দেখি আমি হয়তো এখানে পেয়ে যেতে পারি পজিশনটা চেঞ্জ করা অপশনটা ধরেন এখানে আমাকে একটা ব্যানার বানাতে হবে আপনাকেও একটু কষ্ট করে ব্যানারটা বানাতে হবে কিচ্ছু করার নাই তো এটা তো আমি পাইতাছি না জিনিসটা ওকে পজিশন ওকে পাইছি পজিশন এটা লেফট ওকে এটা না button top okay আমি এটা এই সাইটে রাখতে চাচ্ছি একটা কাজ করি তাহলে এটা আবার নেই নিয়ে একটু বড় করি সাদা করি তাহলে আমাকে একটা নতুন করে বানাইতে হবে কিচ্ছু করার নেই দেখতেছি ওইরকম এই যে এটার মতো একটা ডিজাইন করতে হবে একটা গোল দিয়ে একটা মার্ক করে দিছে ওকে ধরেন এটাই আমি নিলাম এটা একটু ছোটো করে দিই এটা একটু বড় করে দিই সাদাটা বড় করে দিই তো এটা আমি ধরেন সাদা করে দিলাম তো এবার আমি আরেকটা ফ্রেম নিতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যে একটা মার্কিংয়ের মতো দেখাচ্ছে না ছোট্ট একটা কর্নার এই কর্নারটা আমি নিতে চাচ্ছি কোটটাতে নেই ধরেন কর্নারটা ধরেন এই একটা কর্নার আমি ইউজ করতে পারি ধরেন এই কর্নারটা আমি ইউজ করি এটা একটু ঘুরিয়ে দিই হ্যাঁ ঘুরিয়ে দিই দেখতে যেন ভালো লাগে আর কি মানে বোঝা যায় যেন যে হ্যাঁ না ঠিকঠাক আছে যে এটা আসলে আমরা সাদা করে দেই সাদা করে দেই যে এটা বোঝা যেন যায় এখানে আমি কি বলতাছি হ্যাঁ ওকে দেখেন এখন কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম একটা দিয়ে দিতে পারি হালকা ব্লার করে দিতে পারি ধরেন হালকা ব্লার দেখি হয় কি না হয় না পিছনেরটা হইতেছে না ওকে থাক আমাদের যেটা হয়েছে এটাই আনাফ তো এটা আমি মার্ক ইয়া করে দেই গ্রুপ করে দিলাম গ্রুপ করে দিয়ে এই দিকে দিয়ে দিলাম এটা গ্রুপটা এবার আনগ্রুপ করলাম করে এই যে এখানে একটু বসে নাই হুবহুব তো আমি এটা বসাই দিলাম এবার আর একটু উপরের দিকে যাও মামো ওকে এবার ঠিক আছে দেখেন এখানে পরিষ্কার করে বলে দিছি যে আমি এখানে কি কি করব বা আমি তাদেরকে দিয়ে কি করতেছি এখন আমি এখানে একটা কথা লিখবো সেটা হচ্ছে তো এখানে হচ্ছে মার্কেটিং পলিসি বলতে পারেন এটা আপনারা লিখতে পারেন আপনারা অন্য কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন হ্যাঁ এখানে আমি বাংলাটা দেখি পাই কিনা Bengali Bengali Bengali Bengali okay Bengali তো আমি এই কথাটা লিখি এখানে যে ইসলামকে ভালোবেসে থাকলে লাইক দিন ওকে এই কথাটা আমি এখানে বলে দিলাম ইসলামকে ইসলামকে ভালোবেসে থাকলে লাইক দিন ওকে এই কথাটা আমি কপি করব কপি করে আমি এখানে আমি ট্যাক্স নিয়ে আসবো ট্যাক্স এখান থেকে একটা হেডলাইন ট্যাক্স দিয়ে দিব বা হেডিং ট্যাক্স বা হেডলাইন যাই বলে না কেন এটা আমি এখানে দিয়ে দেওয়ার আগে এখানে উপরে চলে যাব এখানে আমি লিখবো হচ্ছে Bengali font Bengali okay Bengali লিখলাম বেঙ্গলি লিখলে এটার অনেকগুলো ফন্ট চলে আসবে ওকে ফন্ট আমি এটা দিয়ে দিলাম ওকে এটা একটু মাঝামাঝি করে দেই ওকে ইসলামকে ভালোবেসে থাকলে তো এখানে একটা লাল দিয়ে দিই হ্যাঁ ওকে দরকার নাই তো ধরেন এটা দেওয়ার পরে লাইক দিন ওকে লাইক দিন এখানে আমি আরেকটা কথা লিখে দিলাম সেটা হচ্ছে লাইক দিন ধরেন এই কথাটা আমি লিখে দিলাম হুম দেখেন খুবই সুন্দর চমৎকার লাগতেছে আপনি এটা এরকম করে লিখে দিতে পারেন এই ছবিটা পিছনের ছবিটা যদি ভালো লাগে এটা দিতে পারেন নয় অন্য কোনো ছবি দিতে পারেন দেওয়ার পর এই কন্টেন্টটা কিন্তু প্রফেশনাল একটা কন্টেন্ট হয়ে গেল এটা যেহেতু বাংলাদেশের জন্য নো আমেরিকান কোনো কাজের জন্য আমেরিকান কাজের জন্য সিস্টেম আলাদা তো এটা আমি ডাউনলোড করে ফেললাম করে আমি কিন্তু এখানে অনেক এরকম তৈরি করছি ছবি নিজেদের কাজের জন্য হ্যাঁ অনেক তৈরি করছি কিন্তু এভাবে না কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করছি তো আমি দেখি ওটা আছে কিনা আমার কাছে এখনও আমি যদি একটু দেখাই আপনাদেরকে ওকে আপাতত পাচ্ছি না আমি তো দেখি আর মনে হয় নাই একটা শিট আমার হয়তো আর একটা কম্পিউটার আছে ওইটা আপাতত এটা নাই ওকে এটা আমি ধরেন এখানে দিয়ে দিব অ্যাড এ ফটো এখান থেকে আমি ফটোটা নিয়ে আসব ওকে আমার ফটো যেটা আমি ইয়া করছি সেটা কোথায় যেন হ্যাঁ হ্যাঁ এটা আমি এখানে দিয়ে দিতে পারি অথবা আমি যেটা তৈরি করছি সেটার মতো করে আরেকটা আছে দেখেন আমি এখানে আরেকটা তৈরি করছি দেখেন এটা হচ্ছে একটা ফটো ফটোটা একটু দেখে রাখেন দেখছেন ফটোটা স্ক্রিনশট রাখতে পারতেন পৃথিবীতে সবথেকে শান্তির ধর্ম হলো ইসলাম একমত হলে এখানে ভোট দিন দেখছেন এখানে ভোট দিতে বলতেছি তো দেখেন সুন্দর একটা কিন্তু একটা ডিজাইন এবং ইয়া করে ফেলছি এভাবে আপনাকে করতে হবে তো করার পরে আপনি এখানে ধরেন এই কথাটা লিখে দিতে পারেন অথবা নাও লিখে দিতে পারেন তো আর কোনো কিছু লিখতে হবে না এই যে দেখেন এখানে পেজের ভিতরে একটা লাইকের একটা অপশন চলে আসছে একদম বোঝাইতেছে এখানে লাইক দিন ভোট দিন তো এটা হচ্ছে এটা কিন্তু খারাপ কোনো কথা না ভালো কথা ইসলামকে ভালোবাসলে থেকে লাইক দিন তো এটা দেওয়ার পরে আপনি নিচের দিকে এসে এটা পাবলিক করে দেবেন দেখেন পাবলিকে ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটা চালু হয়ে যাবে বা বিজ্ঞাপন প্রস্তুতি হয়ে যাবে যে আপনার অ্যাড রানের জন্য প্রস্তুত তো এবার মোট থাকলে আপনি অ্যাডে এখানে নেক্সট করে দিবেন আর যদি কাঠ না থাকে তাহলে আপনাকে আমার মতো করে এখানে চলে আসতে হবে আমি এই ইয়েতে চলে আসবো অ্যাড সাইটে চলে আসি ওকে এখানে ধরেন আমার যেহেতু আমি এটা বিজ্ঞাপন চালাইতেছি না এটা জাস্ট আপনাদের দেখানো ধরেন এই বিজ্ঞাপনটা যখন চলতে থাকবে বা অন থাকবে তখন এরকম দেখাবে হ্যাঁ যখন মনে করবেন যে না বিজ্ঞাপনটা বন্ধ করা দরকার এখানে পারফরমেন্স দেখাবে সব কিছু তাহলে এখান থেকে সে বন্ধ করে দেবেন তাহলে হয়ে গেল আপনার অ্যাড বন্ধ তো আশা করি আজকে বুঝতে পারছেন এইভাবে বিজ্ঞাপন রান করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট একশো থেকে দেড়শো টাকার ভিতরে আপনি এক হাজার প্লাস পনেরোশো ফলোয়ার নিতে পারবেন ইজিভাবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ